শিক্ষার পুরায় জায়গায় গেলে বলে হুজুর বাল্য বিবাহের ব্যাপারে কথা বলবে আমি কথা বলতে গেলে উল্টো হয়ে যায় করব কি কেন উল্টো হয় কোরআন যে উল্টো কথা কয় তোমরা যা তা কোরআন তা কয় না তোরা যা যা কোরআন তা দেয় না আমি কেমনে দেব আমার তো অধিকার নাই আমার আল্লাহ দুই পারে এক পারে জান্নাত আর এক পারে জাহান্নাম বসায় রাখছে তোমরা সাবতেছো তোমাদের আইন বলতে বলছো আর আমার আল্লাহ চাপবে আল্লাহর আইন বলতে তোমাদের চাপে চাপাবা হয়ে গেলাম আল্লাহর চাপে জাহান নামে যাইতে রাজি না ঠিক না ঠিক এখন বাল্য বিবাহ কারে হয় ছোটবেলায় বিয়ে দিয়ে বানায় দেন না দেয় না আমাদের দেশেও ছোটবেলায় বিয়ে হয় না আগে পেটে পেটে বিয়ে হইতো পেটে পেটে আমার কাছে লিস্ট তোর তাহলে বিয়ে দিয়ে দিবি এখন কি হয় ছোটবেলা দু চার পাঁচ বছর এখন কি বিয়ে হয় এখন কমপক্ষে বালেগা না হলে বিয়ে হয় না ঠিক ঠিক কিন্তু এখানে আইন বলছে আঠারো নিচে বিয়ে দেওয়া যাবে না সরকার বলছে আঠারো নিচে বিয়ে দেওয়া যাবে না আর আল্লাহর আইন ইসলামের আইন বলতেছি মেয়ে যখন বালেগা হবে তখন বিয়ে দিতে হবে এখন কোন দিকে যাবো রে ভাই বিশ্বনবী বলেন শোনেন মায়েরা বাবারা শুনে যান আমি দুটি বলে গেলাম সরকারের আইন আঠারো নিচে হবে না আর আল্লাহর আইন হল মেয়ে যদি বালেগা হয় রসুল বলে দিলেন তুমি যদি বিবাহ না দাও ওই যত হবে যদি জেনাজা বিচার হয় সমস্ত দায়ভার পিতা মাতার ঘাড়ে পড়ে যায় সব দায়িত্ব পিতা মাতা আমার বন্ধুরা এখন বাল্য কারে বারে বাল্য মানে বালেগা হওয়ার আগে বাল্য ঠিক না বেটি ভালো বোঝার বাল্যকাল কখন বালেগা সাবালিকা হওয়ার আগে সাবালিকা হওয়ার আগে বিয়ে দেওয়া যাবে না বালেগা হওয়ার পর আর কোন আইন চলবে না তখন আর বাল্য থাকে না তখন শিয়ানা সাবালিকা মানে শিয়ানা কি বলছে আবার সেনা হয় না মিহা এগারো বছরে মেয়ে দেখো তাই হ্যালো বটতলায় চলো যান জ্বলি গেল খোঁজ নিয়ে দেখো তুমি কাছে বাইল কদ্দুর শিয়ানা দেখো ঠিক না ঠিক ওরে দশ এগারো বছর বয়সে মেয়ে ঘর ভেঙে চলে যাচ্ছে বাপ মা ঠেকাতে মতো তোদের চিনি আচ্ছা তুমি ওইটা ঠেকাবা কোন আইন দি দিয়ে ঠেকান নিচে কাজী তোমার হাতে কিন্তু দশ এগারো বছরে প্রেম ঠেকাবা কোন আইন দিয়ে হ্যালো তো তুলে দিচ্ছ সব হাতে হাতে হ্যালো তুলে দিছ ডিজিটাল বাংলাদেশ হ্যালো হ্যাঁ। কাছে চলো সব গেল দলিল এই দলিলের বাইরে কোন আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় ঠিক আল্লাহ তাই বললেন মা আনজালনা আলাইকাল কোরআন আলী তাসকা কোরআন দিয়েছি এই জন্য না যে তোমার কষ্ট হবে অশান্তি হবে ক্ষতিগ্রস্ত হবে কোরআন আসে নাই তোমার শান্তি যদি কোরআন এসেছে জোরে বলে সুবাহান এই জন্য কোরআনে হওয়া বলো কোরআন দলিল সব জায়গায় আজকে তো আমরা বড় বিপদে আছি মুসিবতে আছি রে আমার ভাইরা দেখেন কোরআন কারিমের সব দলিল সব জায়গায় মানতে হবে যেখানে যাবেন আজকে বিয়ের ক্ষেত্রে বলতেছেন বিবাহের ব্যাপারে আজকাল তো বড় ফেতনা নতুন নতুন নতুন নতুন ফেতনা আজকে আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে এখন তো শুনতেছি কেউ কেউ বলছে যে ইহুদিন মেয়েও বিয়ে করা যাবে অনলাইনে আসছে বক্তব্য কারো কারো বক্তব্য এসেছে আমাদের মতো মৌলভীরাও আজকাল উল্টো পাল্টা ফটো আমরা দিচ্ছি কথা বলেন নওয়াজ এই জাতীয় কথা বলতেছেন তাদেরকে একটু হিসাব কিতাব করে কথা বলতে হবে যেরকম ঠিক না বেটি আমার ভাই বন্ধুরা আল্লাহর কোরআনের কারিমের ভিতরে প্রশ্ন এসেছে এখন বলুন দুটি কথা আমি প্রশ্ন করে কথাটা বলে যাই নাকি মন খারাপ করবেন না বুঝে যাবেন কিন্তু প্রথম প্রশ্ন কি একজন প্রশ্ন করছে যে হিন্দুর মেয়ে কি বিয়ে করা যাবে ইহুদিন আসারের মেয়ে কি বিয়ে করা যাবে কোরআন কি বলেছে এক সব প্রশ্নের জবাব নিতে হবে কোথার থেকে কথা বলেন কোরআন থেকে যা প্রশ্ন সব জবাব কোরআন আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সূরা আনাম 38 নম্বর আয়াত এমন কোন বিষয় নেই যার কথা আমি কোরআনে বলি নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়া সব দলিল দেবো কোথার থেকে কোরআন থেকে ঠিক নেবে ঠিক আল্লাহ কোরআন বলেন সূরা বাকারা দুশো একুশ নম্বর একটা বলা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা আল্লাহ বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাত তোরা মুশরিকদেরকে বিয়ে করবে না মুশরিক মেয়েদেরকে মহিলাদেরকে বিয়ে করতে পারবে না লা তানকিহু নেহি হাজারে সিগা নিষেধাজ্ঞা জারি করা হল মুশরিকাত পুরুষ নারীদের বিয়ে করতে পারবে না এখন কারা কেউ কেউ এই জায়গায় ফটো দিচ্ছে তাহলে হিন্দুদের নিয়ে বিয়ে করা যাবে না কিন্তু ইহুদিন আসারা বিয়ে বিয়ে করা যাবে ওরা না আমি বলবো বন্ধুরে তোমরা ভুল বুঝছো কোরআন বোঝো নাই আল্লাহ পাকের কোরআন কারিমিয়াতে বলা হলো মুশরিকাত কাতে পরে আলিফ আছে বহু বছর মুশরিকাতুন এক বছর মুশরিকাতুন বহু বছর বহু বছর কেন আমার আল্লাহ পাক মুশরিক শুধুমাত্র হিন্দুদেরকে বোঝানো হয় নাই দুনিয়ার যত জাতি আছে মূর্তি পূজক মুশরিক অগ্নি পূজক মুশরিক আবার ইহুদি যারা যাদেরকে জায়েজ মত ইহুদি তারাও তৃত্ববাদে বিশ্বাসী নাসারারা তৃত্ববাদে বিশ্বাসী একত্ববাদে বিশ্বাস করে না যে খ্রিস্টানেরা ঈসাকে আল্লাহর পুত্র বলে মাসিহুল্লাহ ঈসা হলো আল্লাহর পুত্র ওরা কি মুশরিক হলো না ভালো থাকলো কথা বলে কি হয়ে গেল আল্লাহর পুত্র তার মানে কি আল্লাহর পরিবার আছে স্ত্রীকে ঈসা পুত্র বলে নাউজুবিল্লাহ কোথায় যায় কত বড় জঘন্য অপবাদ আল্লাহ বলেন আমি কারোর থেকে জন্ম নেই নেই কাউকে জন্ম দেই নেই আর এইটার বিরুদ্ধে যারা বলে মুসা ইসা আল্লাহর পুত্র নিঃসন্দেহ করা হলো বড় মশরে কথা ঠিক না ঠিক আশ্চর্য হয়ে যাবে পাঁচ নম্বর আয়াত থেকে তারা দলিল দিয়ে বলতেছে এখানে বলা আছে ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি والمؤمن والمحسنات من الذين أوتوا الكتاب من قبلكم মুসলমান ভালো করে শুনে যান বিয়ে তালাকের ফতোয়া জানে না উল্টা পাল্টা কাজ করে পছন্দ হলে গোপনে প্রেম করে ইয়ার মেয়ে ধর্মকর্ম দেখে না আজকে আবার আমরা উস্কে দিলাম তো শেষ এই আয়াতটি বলতেছি ওয়াল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাব আরাব আল কিতাব কিতাবদের মেয়েদেরকে বিয়ে করা যাবে এই জায়গা থেকে তারা দলিল দিয়েছে আমি তাদের বলতে চাই তোমরা দেখো এখানে আল্লাহ পাক কি বলেছেন ওয়াল মুহসানাত পুত পবিত্র নারী সতী সাদী নারী সতী নারী সৎ পুত পবিত্র নারী হবে তারা মিনাল্লাযিনা উতুল কিতাব যারা আলে কিতাব বলা হবে কিতাব বলা হবে আসমানি কিতাব বলা হবে পুত পবিত্র হবে তাদেরকে বিয়ে করা যাবে এই আয়াত দিয়ে দলিল দিলে আমি জানতে চাই আজকে ইহুদি নাসারা ওরা কি কিতাব বলা আছে ইসাইলে তখন কিতাব বলা ছিল মুসা এলো কিতাব বলা ছিল আমার নবীর আগ পর্যন্ত ওদের মাঝে তাওরাত ইঞ্জিল কিতাব ছিল তাও রাতটা নষ্ট করে ফেললো তাও কিছু ছিল কিন্তু আজকে দেখেন সেই তাওরা সেই ইঞ্জিল আছে না আর যদি থাকে যদি থাকে তাহলে কিতাবওয়ালা হতে হবে আল্লাহর কিতাবে বিশ্বাস রাখতে হবে ঠিক না বেটি কয়েকটা কথা এক নম্বর হলো মুসনাত হতে হলে এক নম্বর তোমাকে আল্লাহর পরে বিশ্বাস করা লাগবে ঠিক না বেটি ওই খ্রিস্টান ইহুদি ধর্মের মতো ইসাকে আর উজাইরকে আল্লাহর পুত্র বলা যাবে না দুই নম্বর তোমাকে কিতাব আসমানি কিতাব মানতে হবে তিন নম্বর আসমানি কিতাবে আগের কিতাবে ইঞ্জিরি বলা হয়েছে কম বসিরাম বিরসুলিয়া বিষ্ণু আহমাদ এমন জামানা আসবে শেখ জামানা রসুল আহমদ মোহাম্মদ আসবে সেই মোহাম্মদকেও মেনে নিতে হবে তাহলে আগের কিতাবে মুহাম্মাদের খবর আছে সেই মুহাম্মদকে যারা মানে না তারা কিতাব পলা হতে পারে না ঠিক না বেডি ওরা কিসের আহলে কিতাব কোন জায়গায় আহলে কিতাব থাকলো আমার ভাই বন্ধুরা অবাক হয়ে যায় আজকে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়া এই ইহুদি নাসারা বেদিনদের সাথে বিবাহকে বৈধ করে দিতে চায় আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব মেহরবানি করে মুসলমানদের ভিতরে ফেতনা ছড়ানো বন্ধ করে দেন ইহুদি কি করে হয় আপনার বন্ধ হয় কি করে বিবাহ হবে সূরা মাইদার নম্বর এক নাযিল করে আল্লাহ বলে দিয়েছেন শোনেন আল্লাহ বলেছেন أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে তোমরা সবচেয়ে বড় দুশ্মন পাবে দুইটা জাতিকে ইহুদি এবং মুশরিকদেরকে তাহলে ইহুদিরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু জোরে বলেন এটা জোরে বলেন ঠিক না রে ঠিক এই জন্য বলা হলো কিতাবওয়ালা যদি হয় বলা হয়েছে তিনটি শর্ত যদি চলে তাহলে মানা যেতে পারে এক নম্বর শত্রুতা করবে না দুই নম্বর তারা আল্লাহ এবং তার নবীদেরকে অস্বীকার করবে না আখরি যেমন নবীকে বিশ্বাস করে দেবে তিন নম্বর হলো কোন সন্তান আত্মীয়তা ক্ষতিগ্রস্ত এমন কোনো কাজ করবে না এরপরে বড় হলো তারা শিরিক করতে পারবে না ঠিক না বে ঠিক আমার না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা সুরা নূরের মধ্যে বলা হুজ্জিমা যালিকা আলাল মুমিনিন বলা হয়েছে ইমানদারদের হারাম মুশরিক হারাম পাপাচারী হারাম অন্যায় অপকর্মকারীরা হারাম বেদিনরা হারাম অতএব গোটা জাতিকে স্বচ্ছ কথা বলতে হবে ভাইরা আমার কোন মুসলমান মুসলমান ছাড়া ইমানদার ইমানদার ছাড়া বিয়ে করে হারাম হারাম হারাম